বেশিরভাগ যুবক তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে পুরো জীবনটা নষ্ট হয়ে গিয়েছে একজন নারীর নেশায় আসক্ত হওয়ার নারী জিনিস বড় মারাত্মক যুবক এটা বড় ফেতনার নাম নারীর নেশা থেকে বাঁচবে যে সফল হবে নারীর নেশার থেকে মুক্তি কেমন করে পাওয়া যায় নারী নেশার থেকে বাঁচতে পারি কেমন করে এটা জানার দরকারটা আছে না নাই এটা বড় মারাত্মক একটা বিষয় এবং আমি পার্সোনালি মনে করি this is very important to discuss for young people কারণ আমি যদি আজকে এই কথা না বলে দেই যুব সমাজ পরিবর্তন হতে পারবে না প্রিয় ভাইরা তোমরা দেখবা তোমাদের অনেক বন্ধু যারা খুব ভালো মেধাবী ছিল ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট ছিল কোনো এক মেয়ের পাল্লায় পুরো পুরো লাইফটাকে শেষ করে দিয়েছে শুধু তোমাদের বন্ধু নয় lot of young people in Bangladesh they have have their life because of women's addiction বাংলাদেশের লাখো লাখো যুবক পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে নারীর পেছনে ঘুরতে গিয়ে এটার থেকে বাঁচতে হবে তবে হ্যাঁ নারীর নেশা কিন্তু খারাপ নয় তখন এটা যখন স্ত্রীর প্রতি হবে কথা কয় না রে নারীর নেশা খারাপ নয় তখন এটা বইয়ের প্রতি হবে যখন বউকে তো ভালোবাসতে হবে কারণ বউ তো ভালোবাসার জিনিস যে তার বউকে বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি আমার দিলের রানী তুমি মহারানী তুমি সে কাপুরুষের সন্তান নয় সে বীর পুরুষের সন্তান বউয়ের প্রতি ভালোবাসার নেশা এটা খারাপ কিছু না তবে যদি বউ থাকে একটা আরো তিনটা তুমি পরকিয়া করো তুমি চরিত্রহীন যুবক হয়ে যাবা এই নারী নেশা খারাপ নেশা এটার থেকে বাঁচবো কেমন করে আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ যদি নারীর নেশা থেকে বাঁচতে চাও এ হারাম নেশার থেকে মুক্তি যদি পেতে চাও জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যার মুচকি হাসি দেখলে মনে হবে যে পুরো জীবনটাই তার সঙ্গে হালালভাবে কাটিয়ে দেওয়া যাবে এমন কাউকে যখন পেয়ে যাবা কোনো কথা নাই ডান নাই বাম নাই সামনে নাই পেছনে নাই সোজা তাকে হালালভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে যদি এটা করতে পারো আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে চাই যার জীবনে দুঃখ কষ্ট শেয়ার করার মতো একজন জীবন সঙ্গী আছে নিজের জীবনের ভালো লাগা খারাপ লাগা সব মুহূর্তে যে একজন জীবন সঙ্গী খুঁজে পেয়েছে তার অন্য কারো প্রতি আসক্ত হওয়ার প্রয়োজন পড়বে না এজন্য কলিজার টুকরো যুবক ভাইরা তোমাদের যাদের বউ আছে এখানে সবার জন্য একটা সাজেশন আপনার বউ পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী আপনার বউ পৃথিবীর সবচাইতে রূপবতী গুণবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা your wife is the most beautiful lady that you have ever seen in your life ঠিক কিনা বলেন আপনার বইয়ের মতো সুন্দরী পৃথিবীতে আর কেউ নেই যদি এটা বিশ্বাস করতে পারেন পৃথিবীর কোনো হারাম নারীর আসক্তি আপনাকে গ্রাস করতে পারবে না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد عريض The Prophet said when someone comes to you with a proposal and you are very happy with their level of character and conduct নবীজি বলছেন তোমার কাছে যখন কোনো একটা প্রস্তাব আসবে ভালো প্রস্তাব এবং তুমি তার চরিত্র দেখে অনেক খুশি মাশা আল্লাহ এরকম তো ভালো কেউ হতে পারে না রসুল বলছেন সোজা সুন্দর করে বিয়ে করে ফেলো সুমানুল্লাহ পড়লেন না কারণ বিয়ে যদি করে নাও তোমার এই চরিত্রকে হেফাজত করতে সাহায্য করবে একজন জবান খুলে বলেন তিনি কি তাহলে এক নাম্বার যদি আসক্তি থেকে বাঁচতে চাও হারাম ভাবে জীবনে হালাল কাউকে প্রয়োজনটা আছে না নেয় number one formula number two যদি নারীর নেশার থেকে মুক্তি পেতে চাও যুবক ভাইয়ারা নিজেকে একা রাখবা একা হয়ে যায় যে শয়তানের ধোকায় পড়ে যায় সে আপনারা যতই বলেন যে হুজুর আমি একাকিত্বের মাঝেই সুখ খুঁজে নিয়েছি আমার কাউকে প্রয়োজন হয় না আমি একাই অনেক খুশি না এটা জাস্ট মুখের একটা বাক্য কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা সময়কে অনুভব করতে পারে জীবনে চলতে হলে একজন জীবন সঙ্গিনী লাগবেই লাগবে এর জন্য একাকি থাকবা না আর যখন খুব বেশি একা হয়ে যাবা never lose hope and never be frustrated লা যখন তুমি একা আছো তুমি শুধুমাত্র একা নও যখন তুমি একা আছো তুমি শুধুমাত্র একাকিত্বের কষ্টে ভুগছ না তোমার একাকিত্বের সঙ্গী একজন আওয়াজ দিয়ে বলো তিনি কে দেখবেন রব যদি একাকিত্বের সঙ্গী হয়ে যায় পৃথিবীর কারো সঙ্গী এবং কারো ভালোবাসার দরকার আপনার হবে না এজন্য যদি বাঁচতে হয় কাউকে নিয়ে বাঁচবেন হালালভাবে বাঁচবেন বাট একা একা থাকবেন না হারামে থাকবেন না ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার থ্রি এটা লাস্ট যদি এ সমস্ত বাজে নেশার থেকে মুক্তি পেতে চান নিজেকে ভালো কাজ ভালো মানুষ এবং ভালো পরিবেশের সঙ্গে রাখবেন যদি নিজেকে নামাজের সঙ্গে রাখতে পারেন আনিল ইউল এই নামাজ একদিন আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় দিবে সুবহানাল্লাহ বারবার বলি যুবক হারাম রিলেশন করো কাম টু দ্য মাস্ক মসজিদে আসো তোমার জীবনে তুমি অনেক নেশা করেছ মসজিদে আসো তুমি তোমার জীবনে নারীর পাল্লায় পড়ে জেনা করে ফেলেছ মসজিদে আসো গাঁজা সেবন করেছো মসজিদে আসো সিগারেট খাও মসজিদে আসো অনেক কাজে বাজে কাজ করেছো মসজিদে আসো এই নামাজ তোমাকে সমস্ত বাজে কাজ থেকে বাঁচিয়ে একদিন আল্লাহ ওরা যুবক হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা বানিয়ে দিবে মসজিদে আসতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ সাবিকু ইলাল খায়রাত compete for the good work ভালো কাজের প্রতিযোগিতা করবেন খারাপ কাজে আজ থেকে আমরা নাই ভালো কাজে আমরা সবার আগে আছি ইনশা আল্লাহ যুব সমাজকে নারীর নেশার থেকে মুক্তি দান করুক যুবকদের জীবনে স্ট্যাবলিশ হওয়ার তৌফিক দান করুক এই কথাগুলো বললাম রাগ করছেন আপনারা শোনেন ভাই একটা কথা বলি বলি এটা আমি জানি অনেকে ভাবে কি জানেন মাহফিলে কি আবার এসব বলতে হয় এটা কি মাহফিলে বলার বিষয় এরকম লোক কিছু কিছু জায়গা আছে আমি জানি ভাই যেই কথায় আপনার বিরক্ত বোধ হয় ওই একই কথা শুনে যুবকের জীবন পরিবর্তন হয়ে যায় বুঝতে হবে আপনাকে আর এই যে দেখছেন এত উচ্ছ্বাস ভালোবাসা যুবকদের কেন কারণ আমি তাদের হৃদয়ের ভেতরে যে কথা জমানো আছে সেই কথাগুলোই বলে দেই যুবক ভাইয়ারা আমল করা যাবে তো ইনশাআল্লাহ